আসসালামু আলাইকুম মাই ডিয়ার গেমিং ফিল্ড আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে এসলাম ভিডিওটির সম্পূর্ণ টাইটেল ও থাম্বেল দেখে দেখতে পাচ্ছেন যে আমি ফ্রি ফায়ার ডায়মন্ড নিয়ে কথা বলবো আমি একটা কথা বলি আপনারা তো সবাই ডায়মন্ড পাবো ডায়মন্ড তো কিনেন টাকা থেকে টাকাটা যায় দেশের বাইরে গেরিনের কাছে আর ডায়মন্ডটাতে যদি আপনারা পাসেস করেন পাসেসগুলো তো গেরিনের কাছে যায় আমাদের সম্পূর্ণভাবে লাভ হয় না যেমন আমরা কোটা সব থেকে ডায়মন্ড কিনে একশো পঁচিশ টাকা কিনতে হয় বিকাশে ব্যাট দিয়ে আগে তো আমরা পঁচাশি টাকায় কিনতে পারতাম কিন্তু এরকম করলে তো হবে না ভাই গেমসে আপনারা যদি গেমসের পিছিয়ে টাকা ব্যয় করেন তাহলে কীভাবে হবে এটা গেমস তো কয়দিন পর চলে যাবে আপনার টাকাগুলো তো ফিরে পাবেন না আর ভাই আমাদের আপনারা তো অবশ্যই মা বাবার কাছ থেকে চাই নেন কিন্তু মা বাবা তো অনেক কষ্ট করে ভাই এরকম করেন টপ আপ যেমন আমি টপ আপ করি না আগে করতাম ইউটিউবের সম্পূর্ণ টাকা থেকেই সম্পূর্ণ টপ আপ করি আপনারা অবশ্যই টপ আপ করবেন না অনেক বেশি করবেন না যদি টাকা বেশি টাকা খুঁজতে চান তাহলে আপনি করেন আমার কোনো সম্পূর্ণ গেমসের পিছনে কোনো টাকা কোনো কোনো ভালো ব্যাপার না যেমন পাবজিতে আপনারা ইউসি কেনেন ফ্রি ফায়ার ডায়মন্ড কেনেন এসব কেনা ঠিক না ভাই আমিও কিনি আপনারাও কিনবেন না আপনাদের কাছে ভালো পরামর্শ থাকলে আপনি কেউ ডায়মন্ড টপ আপ করবেন না ডায়মন্ড টপ আপ করলেই সমস্যা অনেক টাকা নষ্ট করেন আপনারা তো বাবা মার কাছ থেকে না দিলে চুরি করে টাকা নিয়ে ডায়মন্ড টপ আপ করেন টাকা দিয়ে দান কোথায় টাকা নিলে কি ভালো হইবে বলুন টাকাগুলো কেন আপনারা চুরি করেন টাকাগুলো টাকাগুলো নিয়ে আপনার চুরি করেন কেন বাবার কাছ থেকে নিয়ে করেন আপনি কোনো গেমস থেকে তো টাকা উপার্জন করেন গেমস খেলে তারা সেটা ইউজ করেন সমস্যা নেই কিন্তু মা বাবার কাছে কষ্ট করে সেই টাকা দিয়ে আমরা ডায়মন্ড টপ আপ করি গেমস পিছিয়ে টাকা নষ্ট করি কেন করবো ভাই আমি সম্পূর্ণ আপনাদের মত আপনারা যদি টাকা নষ্ট করেন আপনারা করতে পারেন আমার কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই আমার পরামর্শ কোনো টাকা নষ্ট করবেন না অবশ্যই টাকা নষ্ট করবেন না ভাই আমার এটাই পরামর্শ আর আচ্ছা ডায়মন্ড তো আমরা টপ আপ করি ঠিক আছে আমরা ডায়মন্ড টপ আপ করলেও বড় বড় সাইট থেকে করি অনেক ট্রাস্টেড সাইট আছে সেখান থেকে করি বা অনেকে ট্রাস্টেড না পেজ থেকে কেনেন ট্রাস্টেড পেজ না হলে তো আপনাদের টাকা মেরে দেবে ট্রাস্টেড পেজ থেকেই কেনেন কিন্তু ভাই আমি একটা কথা বলি ডায়মন্ড টপ আপ আমরা করি যেমন আমাদের টাকাটা সম্পূর্ণভাবে বাংলাদেশের বাইরে চলে যায় এই যে টাকাটা সম্পূর্ণ বাংলাদেশের বাইরে চলে যায় টাকাটা সম্পূর্ণ ক্ষতি আমাদের দেশের গেমসের পিছনে আপনার টাকা নষ্ট করেন সমস্যা নয় কিন্তু দেশের দেশের টাকা আপনারা দেশে কেন জানেন যেমন আপনার বাবা মা কেউ বিদেশ থেকে কেউ দিনমজুর কাজ করে কেউ আবার চাকরি করে কেউ বিদেশ থেকে টাকা ইনকাম করে টাকাগুলো বিদেশ থেকে আমাদের দেশে উন্নতির জন্য আপনার তো এই গেমের পিছনে কুয়ান খুন তাহলে তো দেশের বাড়ির টাকা দেশের বাড়িই চলে যাবে তাই আমাদের কোনো লাভ হবে না ভাই প্লিজ আপনার সম্পূর্ণভাবে ডায়মন্ডটা বা বন্ধ করে দিন তাহলে তো গেমস কীভাবে আপনাদের দেবে বরাবর আপনি এলিক পেস করার জন্য পাঁচশো টাকা নষ্ট করেন পাঁচশো পাঁচশো ডায়মন্ডের দাম সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা আপনারা নষ্ট করেন কেন নষ্ট করবেন তবে এক হাজার ডায়মন্ড কেনেন আটশো টাকা কেন কিনবে এগুলো আপনারা জমান জমিয়ে আপনার কোনো কাজে ব্যবহার করেন তারপর আবার অনেকে আবার আপনারা যেমন এলিক পেস প্রি অর্ডার করেন কেন করবেন বুঝলাম আপনি করবেন বুঝলাম কেন করেন আপনারা তো বলতাম এটা কোনো কাজ করেন যেমন ব্যাংকে টাকা জমান করেন করেন এটা কেন করেন ভাই সম্পূর্ণভাবেই তো আমার কষ্টের টাকা চলে যাবে অনেক ধর আমার গেমসের পিছনে অবশ্যই টাকা নষ্ট করবো না আর কারা কারা রমজানে তিরিশটি রোজা রাখছেন আমার কাছে মানে তিরিশটি রোজা রাখবেন সেটা বলবেন কারা কারা প্রথম থেকে কয়টি রোজা আপনারা রাখছেন সেটা বললেন সম্পূর্ণভাবেই প্লিজ লাইকটি শেয়ার করুন অ্যান্ড ট্যাপটা ভিডিওটা সম্পূর্ণভাবে ভিডিওটা আমার চ্যানেলটি নতুন হয়ে থাক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান অল করুন প্লিজ ও আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ট্যাপ করবেন আসাম বলি গেমে আপনারা তো ডায়মন্ড আউট করেন করেন না প্লিজ না করি সম্পূর্ণ টাকাটাই দেশের বাইরে চলে যাবে প্লিজ আমি আশা রইল আপনারা করবেন না প্লিজ কারা কারা ডায়মন্ড টপ বন্ধ করছেন আমাকে বললেন এই ডায়মন্ড টপ আপের সিরিজ আসবে অনেকগুলো পার্ট ওয়ান শুরু দিয়েছি এবং পার্ট টু আসবে আমি সম্পূর্ণভাবে গেরি না কীভাবে আপনাদের কাছে টাকা নিয়ে নিতে আসি কীভাবে আপনাদের ডায়মন্ডগুলো কোথায় যাচ্ছে এবং কোনখান থেকে ডায়মন্ডগুলো মানে যাচ্ছে কোনখানে যাচ্ছে আমি সম্পূর্ণ বলবো এই ভিডিওটা একটি ভিডিও সিরিজগুলোয় পার্ট ওয়ান সিরিজ আপনাদের সামনে যাবে কালকে আপলোড হবে আর আমাদের বাংলাদেশের ব্যাটারিয়াল গেমস আছে ইলিউশন এই ইলিউশন গেমসটিতে কোনো টপ আপ থাকুন না আমি শুনে খুব খুশি হয়েছি আপনার কী কী খুশি হয়েছে কমেন্টে বলবেন ইলিউশন গেমসটি আমি খেলবো কিন্তু খেলতে পারবো না কারণ আমারটা সম্পূর্ণভাবে আইফোন তার জন্য আমারটা পরে সিরিজ আসবে অবশ্যই আমি এই গেমসটি খেলবো আমাদের বাংলাদেশের ব্যাটারিয়াল গেমস আমরা তো বেশি ইন্ডিয়ান গেমস ইন্ডিয়ান আইডল ব্রাজিলের গেমস এটা ও আপনার এটা একটা কথা আপনার ফ্রি ক্যারেক্টারগুলো ব্যবহার করুন কিন্তু ডিজেলক কিনেন আপনার ডিজেলক ফ্রি জীবনেও দেবেন ওটা পাঁচশো টাকা ভাব নষ্ট করেন গেমসের পিছনে টপ আপ করেন না সম্পূর্ণভাবে টপ আপটা চলে যায় গেরিনের কাছে দেশের বাইরে সম্পূর্ণ গেমসের টাকা যায় ফ্রি ফায়ার গেমসটা অবশ্যই ইসলাম অমরনাথ করে কিন্তু এখন উঠাই নিয়েছি কিন্তু ইসলাম অমরনাথ করে না গেমস পিছনেই কেন ইসলাম অমরনাথ করে সম্পূর্ণভাবে গেমস চেয়ে এটি জীবনেও করে না সম্পূর্ণভাবে আপনারা প্লিজ লাইভটি শেয়ার করবেন প্লিজ ট্যাপ ট্যাপ করবেন এবং আপনারা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন দ্বারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন আচ্ছা আর একটা কথা বলি আমাদের এই যে ফ্রি ফায়ারের ভিতরে অনেক কিছুই দেশে যেমন ইসলাম মনে করে অনেক ভিডিও আমি দেখছি সম্পূর্ণভাবে সত্যি না কেন অবশ্যই নবীজি হিম্মতে আমরা চলবো গেমস কোনটা খেলা যাবে যেমন গায়ের বলে যেমন ফুটবল ক্রিকেট এইসব খেলা খেলতে পারবে যাতে টাকা ইউজ না করে ওটাই ইসলামী জায়েজ সম্পূর্ণভাবে এই ফ্রি ফায়ার গেমসটা হারাম না টাকা নষ্ট না করলে এটা হারাম না গেমস সম্পূর্ণভাবে হারাম না এটা অনেকে ভুল বলে আসলে